আমি মুসুদ আহমেদ আমার বাসা কেরানীগঞ্জ কন্ডাইনন জাজিরাতে বাস করি আপনার আমার সমস্যা হলো আপনার বিগত তিন বছর যাবৎ তিন বছর যাবৎ সমস্যাটা আমার হিপ জয়েন্টে এই ডান হিপ জয়েন্টে তারপর আমি অনেক বাংলাদেশে যে প্রখ্যাত যে হাসপাতাল হয়েছিল আমি এখানে ভালো ভালো উন্নত ডাক্তার দেখাইছি ওনারা সবাই বলতেছে বলছে আমার যে আপনার এই হিপজন রিপ্লেসমেন্ট করতে হবে তো রিপ্লেসমেন্ট করতে হবে এখানে আপনার আমি বেশ কয়েকটা হাসপাতালে গেছি মানে বাংলাদেশের বড় বড় হাসপাতাল যেগুলি বড় ডাক্তার ওনারা বললো এই কথা ওনাদের সাথে চুক্তি হলো আমার সাথে সাড়ে তিন লক্ষ টাকা মানে কন্ট্যাক্ট হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা তো আমাকে ডেট দিল যে এই দুই তিন দিন পর আপনাকে টাকা জমা দেন আমি এটা আপনার অপারেশন করব তো আমি এইটু চিন্তা বিমর্ষ হয়ে গেলাম যে একটু দেখি ঘুরে ফিরে কিছু করা যায় কিনা ইতিমধ্যে আমার ফ্যামিলির সাথে পরামর্শ করলাম ওনারা বললো যে এখান থেকে অনেক পেশেন্ট শুনছি যে এটা সুস্থ হয়নি সুস্থ হয়নি তো তুমি এক কাজ করো এটা পাসপোর্ট যেন আমার আছে তুমি বাইরে চলে যাও ইন্ডিয়া যেতে বলছে আমি চিন্তা করলাম যে ইন্ডিয়া চলে যায় ইতিমধ্যে আমি দেখলাম যে অপারেশনবিহীন ডিপিআরসির ডাক্তার শফিল প্রধান মিনিস্টার সাহেব ওনার একটা মানে ইউটিউব থেকে আমি এটা সন্ধানটা পেলাম বারবার দেখলাম যে ওনার আরও রুগীরা ওনার মানে স্টেটমেন্ট বক্তব্য দিছে যে না আমরা এই অবস্থায় অপারেশনহীন অবস্থায় আমরা মানে সুস্থ হয়ে গেছি ওষুধ দাঁড়াতে তো আমার একটা মানে সাহস যোগারের ভিতর যে ওনার পরে তো আমারও হইতে পারে আমার একটা বিশ একটা আত্মবিশ্বাস ফিরে ফেলে আসলাম থাকে তো ফিরে পাওয়ার পর আমি মাসখানি আগে ওনার সাথে সাক্ষাৎ করি সাক্ষাৎ করার পর উনি আমার যে এক্সরে দেখলো দেখে বললো তেমন কিছু হয় নাই আমাকে সাহস দিল আমার তেমন কিছু হয়নি কিছু রক্ত থেকে টেস্ট দিল থেকে বললো যে আপনি ওষুধ ওষুধগুলি খান আশা করি সুস্থ হয়ে যাবে এরপর এক মাস পর দেখা করেন তো আমি আজকে এক মাস পর দেখা করলাম স্যারের সাথে আমার পাও আগে থেকে মোটামুটি বলা চলে যে আশি পার্সেন্ট সুস্থ হয়ে গেছি এখন আমি আসলে সুস্থ হয়ে গেছি আমি হাঁটতে পারতাম না আমি যে হাঁটলে বাঁকা হয়ে যেতাম এরপর পা প্রচুর ব্যথা করতো শুইতে গেলে ব্যথা করতো মানে বলা চলে আমি একটা মানে অচল অবস্থার ছিলাম আর কি স্যারের সাথে সাক্ষাৎ হলো সৌভাগ্য আমি আল্লাহ কাছে সত্যি দোয়া করি স্যার আল্লাহ নেখা দার করুক এবং ওনার দ্বারা আমি অনেক সুস্থ হয়ে গেছি আর কি এখন বেশ সুস্থ হয়ে গেছি এরপর আজকে আমি আসছি স্যার এখানে তো স্যার উনি ইকো থেরাপি নাকি এটা থেরাপি দিবে আজকে আমার বলছে এরপর আমি আবার জানাবো পরবর্তী স্যারে জানাবো যে কি অবস্থা আমার কত রোগ হয়তো জানাবো আর কি যে রোগীর মূলত এভিয়ান এই যে দেখেন মাথাটা এই যে গোল থাকবে হ্যাঁ সার্কুলার আর এখানে এই যে সিটোবুলাম আর এই ফিমারের মাথা এটা নষ্ট হয়ে গিয়েছে বুঝাই যায় আর এটা দেখেন এটা ভালোই যে মসৃণ চারপাশে হ্যাঁ এই যে বুঝাই যায় ভেন মানে জোড়া মাথাটা নষ্ট হয়ে গেছে সার্কুলার না এটা জোড়া লেগে যেতেছে ভেন আছে স্যার আগে তো যে ডিগ্রি প্রোগ্রাম দেখছি স্যার এখন তো আমরা স্যার ইকো থেরাপি যেটা দেওয়া হলো ওটা দেওয়ার পর আমার আগের থেকে অনেকটা ভালো লাগে আমি যে মানে আধা ঘন্টা আগে আসছিলাম তখন আমার ব্যথাটা একটু বেশি ছিল কিন্তু যে থেরাপিটা দেওয়ার পর আপনার গিয়ে আমার হাত ব্যথাটা অনেকটা কম লাগতেছে মানে খুব একটা স্বস্তি বোধ করতেছি খুবই ভালো লাগতেছে আর কি এখন তো স্যারে বলছে যে আপনার গিয়ে আরও দুই চারবার এখানে আসতে হবে একটু ট্রিটমেন্ট করতে হবে আমার পরামর্শ নিতে হবে স্যার এটা স্যার বলছে আর কি আমার তো আমি আমার ইনশাল্লাহ অবশ্যই আসবো এখানে আমি আবার অবশ্যই আবার আশা করি যে আমি সম্পূর্ণ অল্প কিছু মধ্যে সুস্থ হয়ে যাবো আর কি মানে আমার দৃঢ় বিশ্বাস আর কি এটা আমি তো চিকিৎসা নিয়েছি ইনশাল্লাহ অনেকটা সুস্থ বোধ করতেছি আমি আশা করি যে আশাবাদী যে বাংলাদেশটা সমগ্র মানে যে দেশগুলো আছে অন্য দেশ থেকে যদি আসে আমার দৃঢ় বিশ্বাস যে শফিউল্লাহ প্রধান স্যার যে ট্রিটমেন্ট নেয় বা গ্রহণ করে আমি আশাবাদী মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কারণ আমি একটা ভালো একটা মানে সুস্থ বোধ করতেছি দেশবাসীর উদ্দেশ্যে বলবো এটাই যে আপনারা যাদের যারাই অপারেশনে আসক্ত মানে বলছে যারা ডাক্তার অপারেশন করার জন্য আপনারা আপনাদের প্রতি অনুরোধ আমার যে আকুল আবেদন যে আপনারা ওই শরীফুল্লাহ সাথে ডাক্তার শফিউল্লাহ স্যার সাথে আপনারা যোগাযোগ করেন সাক্ষাৎ করেন আমি দৃঢ় বিশ্বাস আপনাদের এই সমস্যাটা থাকবেন ইনশাল্লাহ আসলে সুস্থ হয়ে যাবেন দ্রুত সুস্থ হয়ে যাবেন কারণ ওনার চিকিৎসাটা আমার কাছে খুব বেটার লেগেছে আর কি খুব বেটার আমি ভাবতে পারি না যে এত দ্রুত সময়ে আমি সুস্থ হয়ে যাব আমি হতাশ ছিলাম আমি প্রচুর হতাশ ছিলাম তো ওনার আশ্বাসে আমি মোটামুটি অনেকটা সাহস পেয়েছি ইনশাল্লাহ এখন অনেকটা সুস্থ অনেক সুস্থ হয়ে গেছি আপনারা যোগাযোগ করেন আশা করি আপনাদের সমস্যাগুলি সলভ করবো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে ইনশাল্লাহ TPRC hospital and diagnostic lab limited আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল